আসসালামু আলাইকুম উইনার পয়েন্ট আইটির পক্ষ থেকে সকলকে স্বাগতম আমরা অনেকেই ফ্রিল্যান্সিংয়ের কথা শুনি ফ্রিল্যান্সিং কী জিনিস সেটাও বুঝি যে নিজের ইচ্ছা মতো কোনো জায়গায় কাজ করা সেই কাজগুলো আমরা কোথা থেকে অনলাইনে কিভাবে পাব কোন সাইটগুলোতে কাজগুলো পাওয়া যায় অনেক সাইট আছে অনেকগুলো পপুলার সাইট আছে অনেকে অনেকগুলোতে করেন হয়তোবা তো আজকে আমি সেই সাইটগুলোর নাম আপনাদের পরিচিত করে দেবো সেই সাইটগুলো আমরা কিভাবে কোথা থেকে পাবো সেই জুলে আমরা আপনাদের এখানে প্রদর্শন করব তো আমরা ফ্রিল্যান্সিংয়ের বেস্ট কিছু সাইট বেস্ট যেগুলো সবচেয়ে ভালো এবং পেমেন্ট করে সেই কাজগুলো আপনাদের দেখাবো তো প্রথমে আমরা অনেকেই নামটা শুনছি ফাইবার ফাইবার বলা যায় বর্তমান সময়ের জন্য সবচেয়ে ভালো একটা সাইট যেখানে আমাদের কাজগুলো করা হয় এই ফাইবারে কাজ করতে গেলে আমাদের একটা প্রোফাইল তৈরি করতে হয় প্রোফাইল তৈরি করতে হয় এবং একটি গিক তৈরি করতে হয় গিক প্রোফাইল কীভাবে তৈরি করতে হয় আমরা পরবর্তীতে পর্যায়ক্রমে পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের প্রদর্শন করব তো সেই জন্য আমরা সবাই পরের ভিডিওগুলো দেখার চেষ্টা করবো আপওয়ার্ক আপওয়ার্ক পর একটি ভালো কাজ যেটা ভালো একটি সাইট যেখানে অনেক কাজ থাকে এবং আমরা সেখানেও একটা প্রোফাইল তৈরি এবং গিগের মাধ্যমে কাজ করতে পারি লিঙ্কড এটা যদিও সোশ্যাল মিডিয়ার মতোই কিন্তু এইখানেও অনেকগুলো কাজ পাওয়া যায় যেই কাজগুলো করলে আপনি পরবর্তীতে সেই কাজের টাকা উঠাতে পারবেন বর্তমানে ফ্রিল্যান্সিংয়ে সবাই জানেন যে ব্যাংকে টাকা নেওয়া যায় এবং বিকাশেও নেওয়া যায় সেটার জন্য পরবর্তী সিস্টেমগুলো আমরা দেখাবো গুরু এটাও একটা সাইট যে সাইটটা খুব ভালো সাইট এখানেও কাজ পাওয়া যায় তার পরবর্তীতে এখানে আরও আছে আরও কিছু সাইট আমরা পাবো ট্যাপটল ট্যাপটল একটা সাইট যেটা খুব ভালো এখানেও কাজ পাওয়া যায় জুবলি এখানে পাওয়া যায় freelancing dot com freelancer dot com এটা তো আছে ফ্ল্যাগজি জব ফ্ল্যাগজি জবেও আমরা সহজেই কাজ পাবো এবং এই সাইটগুলো সহ খুব ইজিলি যদি প্রোফাইল তৈরি করে রাখেন তাহলে আপনারা সহজেই কাজগুলো পেতে পারেন সিম্পল হার্ট এখানেও সুন্দর সুন্দর কাজ আছে ভালো বেনসান বেসানেও বেশ কাজ আছে নাইনটি নাইন ডিজাইন এইখানে এখানে নাইনটি নাইন ডিজাইনে অনেকেই ডিজাইন করে অনেক ভালো ভালো কাজ করেন এবং এখান থেকে ডিজাইন পার্সেজও করা যায় আবার ডিজাইন সেলও করা যায় একটা নির্দিষ্ট টাকার মাধ্যমে আপনি ডলারের মাধ্যমে আপনি সেল করতে পারেন আপনার ডিজাইনটা ড্রিবলি রেবরেও ভালো কাজ এখানেও কাজটা পাওয়া যায় এবং করা যায় খুব সুন্দর বারো নম্বরে আমরা এটা পাইলাম পিপল পার আওয়ার এটা তো অনেকগুলো কাজ আছে যে কাজগুলো আপনি করতে পারেন সার্ভিস ক্যাপ এটা তো স্ক্যাপ করে আপনি প্রোফাইল তৈরি করে রাখতে পারেন ডিজাইন হিল ডিজাইন হিলও খুব সুন্দর ডিজাইনের কাজের জন্য খুব বেটার এবং টাস্ক র্যাবিট টাস্ক র্যাবিটেও ভালো ভালো কাজ পাওয়া যায় এই কাজগুলো আমরা প্রোফাইল তৈরির মাধ্যমে আমাদের নিজের সিস্টেমে কাজগুলো করতে পারি সুতরাং আমাদের এই ভিডিওটা দেখার পর আপনাদের নিশ্চয়ই অবগত হয়ে গেছেন যে কিভাবে আমরা প্রতিটা কাজের সন্ধানটা কোন কোন সাইটে করতে পারবো আমার কাজ এখন কাজ কোনটা করবেন সেটা আপনার স্কিলের উপর ডিপেন্ড করে আপনি যে স্কিলে দক্ষ সেই স্কিল দিয়েই কাজ করতে পারেন এবং সেই স্কিলের একটা গিক তৈরি করে একটা প্রজেক্ট প্রোফাইল তৈরি করে রেখে আপনি সেই কাজগুলো করতে পারেন সুতরাং বর্তমান সময়ে বেকার থাকার কোনো যুক্তিগতা নাই এই সাইটগুলো ঘুরে ঘুরে দেখলেই আপনি খুঁজে পাবেন যে আমাদের কাজের সন্ধান কোথায় আছে তো আজকে শুধু আমি ফ্রিল্যান্সিংয়ের ওয়েবসাইটগুলো যেখানে কাজ পাওয়া যায় কাজের মার্কেট প্লেসগুলো আপনাদের প্রদর্শন করলাম পরবর্তীতে ভিডিওতে আমরা পরবর্তীতে প্রত্যেকটা মার্কেট প্লেসে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এবং কোন অ্যাকাউন্টটা কীভাবে খুলতে হয় কিছু নিয়ম আছে যে নিয়মগুলো ফলো করতে হয় সেই নিয়মগুলো সঠিকভাবে ফলো করলে এবং সঠিকভাবে আপনি যদি প্রোফাইল আপলোড করেন ইনশাল্লাহ আপনার কাজের সন্ধান আর কোথাও করতে হবে না আপনি ঘরে বসে আপনার কাজের সন্ধান পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত থাকলো পরবর্তীতে আমরা আবার এগুলি ডিটেলস নিয়ে আরও ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ সবাই আমাদের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো খোদাহাফিজ